তো বন্ধুরা যখন আমরা আমাদের ফাইলটাকে এক্সপোর্ট করতে চাচ্ছি তখন দেখো যে এখানে হার্ডওয়্যার এনকোডিংটা আসতেছে না তো দেখো এখানে আমি চলে যাচ্ছি এখানে যে পারফরমেন্স এনকোডিং সেটিংয়ের পারফরমেন্সে দেখো যে সফটওয়্যার এনকোডিং এটা বলতেছে কি hardware encoding is unenable please make sure the system meets hardware and minimum OS requirement for the functionality তো বন্ধুরা এই জিনিসটা আমরা হার্ডওয়্যার এনকোডিংটা কীভাবে আনবো সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখো হার্ডওয়্যার এনকোডিং আনার জন্য এখন তোমাদেরকে কন্ট্রোল এফ টুয়েলভ এর উপর ক্লিক করে দাও এইরকম একটা কনসোল আসবে তো এটাকে একটু মিনিট বড় করে নিচ্ছি ওকে এরপর এখানে সার্চ বক্সে লিখতে হবে এইচ ডাব্লিউ লেখার পর দেখো যে এখানে কতগুলো সেটিংস আছে এগুলো ফলস আছে তো আমরা যেগুলো আমি ট্রু করতেছি তোমরাও সেগুলো ট্রু করে নিও তাহলেই কাজ হয়ে যাবে দেখো যে এখানে হার্ডওয়্যার অ্যানেবল হার্ডওয়্যার এনকোডিং এটা আছে এটা ট্রু করে দিলাম তারপর সিমুলেশন এটাও করে দিলাম এটিও করে দিলাম তারপর মনে করো যে অ্যালাউ এএমডি তোমার যদি প্রসেসর এএমডি হয় তাহলে এটা ট্রু করে দিতে হবে তারপর এনবিডিয়া যেটা আছে গ্রাফিক্স কার্ডের এটিও তারপর আমি প্রায় টোটালি সবগুলোই ট্রু করে দিচ্ছি তো এগুলো সব ট্রু করে দেওয়ার পর এটাকে আমরা ইয়ে করে দিলাম এবং প্রজেক্টটাকে একবার সেভ করে নিব সেভ করে নিয়ে আমাদের যে প্রিমিয়ার প্রোটা আছে এটাকে একটা রিস্টার্ট করতে হবে ওকে এখন আমরা আবার প্রিমিয়ার প্রোটা ওপেন করব তো এরকম আসার পর এখন কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হওয়ার কথা তো আমরা এখন চলে যাব ফাইলে এক্সপার্ট মিডিয়া ক্লিক করে দিব এরপর আমরা যদি এখানে চলে যাই ম্যাক্সিমাম এ দেখো যে এনকোডিং সেটিংয়ে দেখো যে হার্ডওয়্যার এনকোডিং চলে আসছে দেখছো এখানে সফটওয়্যার এনকোডিং হার্ডওয়্যার এনকোডিং কিন্তু চলে আসছে তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে তোমাদের সামনেই এই সমস্যার সমাধান হয়ে গেল তো মূলত দুইটি সমস্যা একই সমাধান দুইটা যদি সমস্যা হয় প্রথমে যেটা দেখালাম এরপরে যেটা এই দুইটার সমস্যার কিন্তু একটাই সমাধান তোমরা এইভাবেই করে নিতে পারো তো এই ছিল ভিডিও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে এদিকে দেখো দুটি ভিডিও রয়েছে সেই দুটি ভিডিও দেখে নেবে এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য